নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজ হেরা পঞ্চমী আর হেরা পঞ্চমী থেকে উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেব এবং মা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা পড়তে চলেছে চার রাশির জাতক জাতিকাদের উপর কোন সেই বিশেষ সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তার আগে আপনাদের জানিয়ে রাখি হেরা পঞ্চমী কী এবং এই দিন মা লক্ষ্মী দেবী কেন রথ ভাঙার জন্য অগ্রসর হয় কথিত আছে রথযাত্রার দিন জগন্নাথ দেব বনরাম ও সুভদ্রা এই তিনজন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিন্তু মা লক্ষ্মীদেবী থেকে যান মন্দিরের ভেতরেই এর ফলে মা লক্ষ্মীদেবীর রাগ ও ক্রোধ বাড়তে থাকে এই রাগ যখন বাঁধন ছাড়া হয়ে পড়ে তখন হেরা পঞ্চমীর দিন অর্থাৎ পঞ্চমী তিথিতে মা লক্ষ্মীদেবী জগন্নাথ দেবের সাথে দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন কিন্তু মা লক্ষ্মী দেবী যখন জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রবেশ করেন তখন গুন্ডিচা থেকে জগন্নাথ দেবের দর্শন না পেয়ে ফিরে আসতে হয় এবং ফিরে আসার সময় রথের কাঠ সামান্য অংশ তিনি ভেঙে নিয়ে আসেন ফলে হেতু পঞ্চমী থেকে উল্টো রথ পর্যন্ত মা লক্ষ্মী দেবীকে একা অবস্থায় থাকতে হয় তখন স্বামী ছাড়া মা লক্ষ্মী দেবীর তেমনভাবে সময় কাটতে চায় না এবং সেই জন্য মা লক্ষ্মী দেবী নিজের ভক্তদের উপর অসীম কৃপা বর্ষণ করে থাকে সেই জন্য বলা হয় হেতু পঞ্চমী থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত মা লক্ষ্মী দেবী নিজের ভক্তের রাশিদের অপার কৃপা বর্ষণ করে একদিকে মা লক্ষ্মীদেবীর কৃপা অন্যদিকে জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হতে শুরু হয় হেতু পঞ্চমী থেকে এবং এই কৃপা থাকে হেরা রথ পর্যন্ত আজ দু হাজার বাইশ রথ পর্যন্ত জগন্নাথ দেবের চার রাশি কৃপা বর্ষিত হবে উপর চার রাশির উপর আর এই চার রাশির উপর মা লক্ষ্মী দেবীরও বিশেষ কৃপা পড়তে চলেছে প্রথম সৌভাগ্যশালী রাশি হল মীন রাশি আজ থেকে উল্টো রথ পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে আপনার উপর প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হতে চলেছে যার ফলে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে সঞ্চিত অর্থের ভাণ্ডার বৃদ্ধি পেতে চলেছে যাদের বিবাহে বারে বারে বাধা আসছিল বিবাহে বাধা দূরীভূত হবে আপনার যেমন অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এছাড়াও সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা সন্তানকে নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলেন সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে এছাড়াও যারা বেকার রয়েছেন কর্মহীন অবস্থায় রয়েছেন এই দিন থেকে উল্টো রথের মধ্যে আপনি কর্ম বিষয়ক কোনো সুখবর পেতে চলেছেন এছাড়াও আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে রাশির উপর প্রভু জগন্নাথদেব এবং মা লক্ষ্মীদেবীর কৃপা পড়তে চলেছে তা হল ধনু রাশি ধনু রাশির যেই সমস্ত জাতক জাতিকা রয়েছেন আজ থেকে উল্টো রথ পর্যন্ত অর্থাৎ হেরা পঞ্চমীর দিন থেকে উল্টো রথ পর্যন্ত আপনাদের জীবনে পারিবারিক সুখ বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হতে চলেছে এই সময় আপনি বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন যারা কর্ম বিষয়ে অনিশ্চয়তায় ভুগছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে শুধু তাই নয় এই সময় আপনি যদি গাড়ি বাড়ি কোনো সম্পত্তি ক্রয় করতে চান তবে সেই সুযোগ আসবে এছাড়াও সম্পত্তি বিষয়ক যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে সম্পত্তি বিষয়কে নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কিন্তু সেই সম্পত্তিগত সমস্যা দূর হতে চলেছে এছাড়াও আপনার পরিবারে কোনো না কোনো একটি শুভ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি পরবর্তী যে রাশির উপর প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মী দেবীর কৃপা পড়তে চলেছে তা হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা কমতে চলেছে জীবনসাথীর শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে আপনি মানসিক দিক থেকে যে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন প্রভু জগন্নাথ দেবের কৃপায় সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যারা সন্তান নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়াও যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন সেই মানসিক দুশ্চিন্তা কমবে সন্তানের কাছ থেকে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন সন্তানের কারণে আপনার মান সম্মান বাড়বে ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি আসবে দেখবেন ব্যবসা ক্ষেত্র থেকে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত অর্থ উপার্জন করতে পারছেন আর যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতির যোগ আসতে চলেছে পরবর্তী এবং শেষ যে রাশির উপর জগন্নাথ প্রভুর এবং মা লক্ষ্মী দেবীর কৃপা বর্ষিত হতে চলেছে তা হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আকস্মিক প্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি এছাড়াও কর্মক্ষেত্রে আপনার যে জটিলতা ছিল সেই জটিলতা কমবে কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি আসতে চলেছে কর্মক্ষেত্রে শত্রুতার যোগ কমতে চলেছে প্রভু জগন্নাথ দেবের কৃপায় এছাড়া কর্মে চাপ বৃদ্ধি পাবে ঠিকই কিন্তু চাপের সাথে সঙ্গতি রেখে দেখবেন আপনার হাতে আসছে প্রচুর পরিমাণ অর্থ যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট পরিমাণে ভালো হবে এই সময় আপনি যদি গাড়ি বাড়ি কোনো সম্পত্তি ক্রয় করতে চান সেই সুযোগ আসতে চলেছে আপ এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হতে চলেছে যারা কোনো না কোনো কারণবশত চাকরি হারিয়ে ফেলেছিলেন তাদের চাকরির পুনরায় সুযোগ আসতে চলেছে এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি যাদের উপর প্রভু জগন্নাথ দেবের এবং মা লক্ষ্মী দেবীর অসীম কৃপা বর্ষিত হতে চলেছে ধন্যবাদ